সুপারহিট মুভির উইকলি ডোজ পাওয়ার জন্য হলিউড বাংলা সাবস্ক্রাইব করুন আর লেটেস্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করুন প্রাচীনকালে দেবী দেবতারা নিরিবিলি ও একান্তে থাকতেন তাদের উপস্থিতি এই পাহাড়ি অঞ্চলকেও স্বর্গে পরিণত করত প্রথমবার যখন ধরিত্রী এবং আকাশের নির্মাণ হয় তখন জীবনী শক্তি দুটো ভাগে বিভক্ত হলো শুভ শক্তি স্বর্গ পেয়ে অমর হয়ে গেল আর দিকে অশুভ শক্তি অসুরে পরিণত হয়ে পাতালে ঠাঁই পেল দেবী দেবতারা মনুষ্যের সুখ স্বাচ্ছন্দ্য চাইতেন অন্যদিকে অসুরেরা মনুষ্যদের বিরক্ত করে সংসারকে অশান্ত করত চিরকালের জন্য শান্তি স্থাপনা করব আমি খারাপ তোমরা সকলে অমর আর আমরা অসুর একবার যে অপরাধের জগতে পা বাড়িয়েছে তার সঙ্গে কোনো কিছুই ভালো হয় না মেরে ফেলো সবাইকে মেরে ফেলো অমর হওয়ার ভুল ধারণা দূর করে দাও ¡Mano, mano, mano, mano! আগে মাস্টার মাস্টার আমাদের ছেড়ে যাবেন না বোকা এইভাবে কাঁদতে নেই আপনজনের সুরক্ষার জন্যে তাদের বাঁচানোর জন্যে প্রাণের বিসর্জন দেওয়া প্রয়োজন তুমি নিজের প্রাণ বিসর্জন দিয়েও রক্ষা করবে পরম্পরার উপর দেওয়া হলো যাতে জগতে মনুষ্যত্ব বজায় থাকতে পারে শ্মশানের কাছাকাছি চারিদিকে জল আর সব দিকে ঝোড়ো হাওয়া এটাই সেই অপয়া জায়গা যেখানে ক্যাট স্পিরিট ঘুরে বেড়ায় সকলে সর্বদা সজাগ আর সাবধান থাকবে হ্যাঁ ক্যাট স্পিরিট কিন্তু প্রচন্ড চালাক ওকে একদম দুর্বল ভাববে না সর্বদা সজাগ থাকবে চোখের নিমেষে যা কিছু হতে পারে ঠিক আছে বুঝে গেছি একটু ওদিকে দেখো ওই মহিলার চোখ কত তীক্ষ্ণ আর ওর হাতে যে অস্ত্রটা আছে সেটা কত ধারালো ওর ক্রিয়াকলাপের তৎপরতা আর বিপদ তো পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে আমার মনে হয় এটাই ক্যাট স্পিরিট কেলভিন কি চাই ওর বোধহয় খারাপ লেগেছে হ্যাঁ, চলো এই ওইদিকে দেখো হ্যাঁ? ওর চোখটা দেখো একবার ও কিরকম নিরীহভাবে তাকিয়ে আছে দেখছো কিভাবে নিষ্পাপ হওয়ার ভান করছে আমার মনে হয় এই হলো ক্যাট স্পিরিট মিষ্টি খেলে দাম নষ্ট হয় পোকার দল চলো এখান থেকে কি ভাবছো ক্যালভিন একটা ব্যাপার খেয়াল করলে এই গ্রামে পুরুষ নেই মনে হয় ক্যাট স্পিরিট সমস্ত পুরুষদের মেরে তাদের শক্তি শুষে নিয়েছে যখনই এখানে কোনো পুরুষ আসে ক্যাট স্পিরিট তার ঘ্রাণ পেয়ে চলে আসে হুম তাহলে আমাদের একজন ওকে ফাঁসানোর জন্য এখানে থাকবে এই পতাকাটা দেখছো ক্যাট স্পিরিট এখানে আসা মাত্রই এটা জল জল করবে বাহ কি প্ল্যান করেছো কিন্তু বন্ধুরা বিড়ালের গলায় ঘন্টাকে বাঁধবে কোথায় গেল আমরা তোমায় বাঁচিয়ে নেব ওকে আসতে দাও আমি দেখে নেব আমার নাম আরে ওঠো ওঠো ওঠো ওই দেখো ওই দেখো এসে গেছে তাড়াতাড়ি দেখো আজ রাতে তুমি কি করছো গো আমরা একান্তে কোথাও দেখা করি একান্তে একান্তে কি করব চলো যাও এখান থেকে এই পতাকাটা নাড়ানো বন্ধ করো যাও এখান থেকে করতে পারি ও হয়তো ক্লান্ত হয়ে গেছে তাই ওর জায়গায় না হয় আমি চলে না না বসো থেকেও কম তার মানে ওর শিকার আমরা ছিলাম চলো ওকে ধাওয়া করি আমার আক্রমণেও আহত হয়েছে আশেপাশেই হবে আমাদের উপরেই ছেড়ে দাও কুল্লুনের ছেলেরা তো কোনো কমের নয় তাই তো সব আমাদেরই করতে হয় হ্যাঁ, আমরা ক্যাট স্পিরিটকে মোটেও ধরার চেষ্টা করছিলাম না আমরা তো ওর সাথে খেলছিলাম হ্যাঁ ও মা তাই নাকি চলো আমরাও খেলবো না আজ আমাদের জরুরি কাজ আছে আমরা অন্যদিন খেলবো দাঁড়াও ক্যাট স্পিরিটকে এখানেই ছাড়ো ওকে আমরা ধরেছি ওই ক্যাট স্পিরিট কুল্লুনের নয় আমরা ওকে ধরেছি ও আমাদের কেলভিন কি শুনছো দাঁড়িয়ে উত্তর দাও ওদের দেখো ক্যাট স্প্রেডকে চুপচাপ ছেড়ে দাও না হলে এখান থেকে নিরাপদে তোমরা যেতে পারবে না দাঁড়াও আমি দেখছি এবার দেখো আমি কি করি ক্যালভিন মেয়েদের শক্তি দিয়ে বোঝাতে নেই ওদের বোঝানোর জন্য বুদ্ধির প্রয়োগ করো ক্যালভিন আমার বুদ্ধি ব্যর্থ হয়ে গেল তিন পর্যন্ত গুনবো তার আগে ছেড়ে দাও ওকে দাঁড়ান সিস্টার আমি দেখছি সাহায্য করো শোনো তোমরা মেয়ে তাই জন্য ছেড়ে দিলাম করে যদি আমাদের ব্যাপারে জেনে যেত তাহলে আর কতদিন এইভাবে লুকিয়ে দেখা করব আগে তুমি কুনলুনের মাস্টার হয়ে যাও হ্যাঁ? কুনলুনের মাস্টার আমি মাস্টার কি করে হতে পারি আমি তো অবশ্যই একদিন ইমাইয়ের মাস্টার হব আমি এটা অলৌকিক শক্তি দিয়ে লিখেছিলাম সাধারণত এটা দেখা যাবে না কিন্তু তুমি যদি কোনো বিপদে পড়ো তখন এটা দেখা যাবে আর আমি তখনই তোমার কাছে পৌঁছে যাব তোমায় বাঁচাতে বাঁচাবে না বাঁচাতে হবে এই বছর বুঝি যুদ্ধকলার প্রতিযোগিতায় তুমি প্রদর্শন করতে চাও না হ্যাঁ করব আর আমিই জিতব কিন্তু শুধু তুমি আমার সামনে এসে দাঁড়িও না ছাড়ো তো আমি তো সব জানি আচ্ছা ক্যালভিন এই শিউশানের দৃশ্য কত সুন্দর তাই না মনে হয় যেন এই জলটা একটা আয়নার মতো সুন্দর তো বটেই কিন্তু তোমার থেকে বেশি নয় তোমার এইসব কথাই তো আমার মন জয় করেছে সাহায্য পেয়ে এই কাজটা সহজ হয়েছে খুব ভালো যে তুমি এমনটা ভাবো তোমাকে বেছে নিয়ে আমি কোনো ভুল করিনি আর কিছুদিনেই কুন্ডলুন আর ইমাইয়ের মাঝে প্রতিযোগিতা হবে সেনা শ্যারি তোমাদের ওপর আমার অনেক আশা আছে তোমরা আমাদের ইমাই কুলের মাথা নিচু হতে দেবে না অবশ্যই দেখো সিনা তুমি আমার পুরনো শিষ্যা রাগ আর অহংকার নিয়ন্ত্রণে রাখো রাগ সর্বদাই ক্ষতিকারক হয় ইয়েস মাস্টার আসতে পারো থেকে তুমি আমায় মাস্টার বলে ডাকবে এত বছর হয়ে গেল কিছুই শিখলে না তুমি চিং হং ঠিক আছে এরপর সেটা বলেই ডাকবো তুমি ক্যাট স্পিরিটকে ধরতে গিয়েছিলে এইবার কি তোমার হাতে কিছু এলো আমাদের কোনো ভুল ছিল না আমরা তো ওকে ধরেই ফেলেছিলাম কিন্তু ইমায়ের লোকেরা ওকে জোর করে নিয়ে গেল তুমি ওদের মতো বুদ্ধিমান আর চালাক নও আর অকারণে আমাকে অজুহাত দেখাচ্ছ জিং হং অনেক হয়েছে কুণ্ডুল লিমাইয়ের প্রতিযোগিতা হবে আর তুমি এখানকার জ্যেষ্ঠ আমি জানি না এটা তুমি করতে পারবে কি না তবে কুনলুনের প্রতিষ্ঠা যেন না ডোবে ডোবাবো না আসছি জিহং সময় মতো খেয়ে নিও দাঁড়াও কি ব্যাপার কিছু চাই তোমার এত বছর পরেও তুমি কোনো কাজে নয় এখন মাস্টারের কবরের কাছে গিয়ে নিজের দুঃখ গাথা গাইবে অন্তত মৃত্যুর পর তো ওনাকে একটু শান্তিতে ঘুমোতে দাও ঠিক আছে ওখানেও যাব না আরে কেন যাব না মাস্টার সময় বের করে আপনার কাছে চলেই আসি Papi Nami. অসম্ভব এই নিয়ম কে বানিয়েছে এভাবে হয় নাকি মনুষ্যত্ব নামেও তো কোনো কিছু হয় আপনাকেই দেখুন না আপনিও তো অ্যাবিসকে ভালোবাসতেন তাহলে আপনাদের বিয়ে হলো না কেন এই পেগটা আপনার ধরনের নয় তাই না আমি তো আর আপনার মতো মত বানাতে পারি না মাস্টার আমার তো ভয় হয় যে আপনার যাওয়ার পর ভালো মুদিরা আর বোধহয় কপালেই জুটবে না পারলে আবার বকাবকি করবে তবে আপনার সাথে দেখা করতে আসবো কতদিন শুধু এটাই করতে থাকবো তোমাকে মাস্টার আর কিছু শেখায়নি নাকি এক্ষুনি দেখাচ্ছি এছাড়া আর কিছু নেই নাকি আছে তো সেটাই করতে হবে কেলভিন রোজ রোজ এগুলোই শেখাও বোকা পেয়েছো নাকি নিজের মুখ বন্ধ রাখো আর ভালো শিশুদের মতো যেটা বলছি সেটা খেয়াল করো একটা ভালো যোদ্ধা হওয়ার জন্য সার্কেল কৌশল জানা দরকার আর সেই কৌশল তোমাদের মধ্যে কেউ জানে না আর সেটা কি হুম বিশ্রাম করে নেওয়া যাক দেখলে আমি বলেছিলাম না আমি হারিয়ে দেব না তুমি ওখানে করেছিলে রিল্যাক্স করো এবার তুমি এখানে কি করছো ওরা আমায় দেখে ফেললে রক্ষে নেই তোমার কথা খুব মনে পড়ছিল তাই এখানে চলে এলাম কেমন আছো তুমি পাগল হয়ে গেছো মাস্টার আমাকে দেখে ফেলে আমি কখনো মাস্টার হতে পারবো না তুমি যাও না তোমার জন্য কি আমি কিছুই না চলে যাও এখান থেকে পাগলামি করো না না তুমি কেন বুঝতে পারছো যাব না আমি কেউ তোমায় দেখে ফেলার আগে চলে যাও এখান থেকে এসেছি যখন কিছু নিয়েই যাব তুমি এখান থেকে যাওয়ার জন্য কি নেবে আগে কিস করো কার সাথে কথা বলছো কুন্টলুনের মাস্টার হয়েছেন সেদিন থেকেই কুন্টলুনের আভিজাত্য আকাশের সীমানা ছাড়িয়েছে আপনি লজ্জিত করছেন যখন আমাদের মাস্টার বেঁচে ছিলেন তখন আমাদের আভিজাত্য আরো উঁচুতে ছিল দুই সম্প্রদায়ের মধ্যে প্রতিযোগিতা হবে মনে থাকে যেন এই প্রতিযোগিতায় কারোরই কোনো প্রাণহানি বা ক্ষতি যেন না হয় আপনাদের মাস্টার অনেক তাড়াতাড়ি চলে গেলেন না আপনাকে একাই এই শিষ্যদের শেখাতে হলো আমি বুঝতেই পারছি ওদের দুর্বল হওয়ার কারণ মাস্টার তিন জগতের জন্য নিজের আত্মহুতি দিয়েছেন আর আমাদের জন্য এটাই যথেষ্ট তাছাড়া এমনিও আমাদের লক্ষ্য এখন একটাই ফ্যান্টান মিরারের রক্ষা করা যাতে তিন জগতে শান্তি বজায় থাকে মাস্টার পুরো জগতের রক্ষা করতে বেরিয়েছেন শুনে বেশ ভালো লাগলো উনি আমাদের আদর্শ বিজয়ী হলো আমরা জিতে গেছি শিশুদের মাঝে যুদ্ধ স্পর্ধা শেষ হলো এবার প্রতিযোগিতার পরবর্তী পর্যায়ে এগোনো যাক দুই সম্প্রদায় একজন করে যোদ্ধা পাঠান আমি যাচ্ছি ঠিক আছে কিন্তু একটা কথা মনে রেখো আমাদেরকেই জিততে হবে আর যদি হেরে যাও তুমি তো জানোই কি হবে তোমার থেকে আমার অনেক আশা আছে আগে আমি বুঝে গেছি মাস্টার আজ ক্যালভিনের কপাল ভালো ছিল তাই ও শেরির হাত থেকে রেহাই পেল তবে আপনি যদি বলেন আমি ওকে শিক্ষা দিতে পারি দরকার নেই মাস্টার ক্যালভিনকে হারানোর জন্য আমার শুধু একটা সুযোগ চাই না মাস্টার আমাকে আর একটা সুযোগ দিয়ে দেখুন হুম তাহলে এবার সিনা নেতৃত্ব দেবে পিচ ব্লসম স্পিরিটকে ধরার জন্য পিচ ব্লসম স্পিরিট এই স্পিরিট প্রচণ্ড শক্তিশালী তোমরা ওর শিকার তোমরা ওকে খুঁজে বের করার পর থান্ডার ফায়ারের সংকেত পাঠাবে তারপরের কাজ তোমরা আমার উপরে ছেড়ে দাও আকে এইবার আমরা আপনাকে হতাশ করব না ঠিক আছে আমি ক্লান্ত হয়ে গেছি একটু বিশ্রাম করতে চাই ঠিক আছে তাড়াতাড়ি নিয়ে এসো কত দেরি করে ফেললে তুমি সবাইকে তাড়াতাড়ি দিয়ে দাও তাহলে আমরা কি বলছিলাম এই প্রতিযোগিতায় ক্যালভিন খুবই সহজে জিতে গেল তাই এই আনন্দে পরের পেগ ওর জেতার হ্যাঁ, খুশিতে তুমি এটা করলে কি হবে এটা কোনো বড় ব্যাপার নয় মনে আছে গতবার ক্যাট স্পিরিটকে যেতে দিয়েছিলাম কিন্তু এইবার তাই ভাবলাম আমি প্রমাণ করে দেব যে আমি সর্বশ্রেষ্ঠ তুমি তো একদম শুয়ে দিয়েছো একেবারে কামাল করে দিলেন মানছো তো সার্কেল বানানোর কৌশলটাও প্রয়োজনীয় এবার আর বোর হবে না তো কেলভিন তুমি ওই পিচ ব্লসম স্প্রেটি সম্বন্ধে কিছু ভেবেছো মাস্টার আমাদেরকে ওকে ধরতে বলেছে একদম শুনেছি ও খুবই শক্তিশালী আমার মনে হয় না ওকে আমরা খুব সহজে ধরতে পারবো হ্যাঁ একটা রহস্যের কথা বলবো হ্যাঁ হ্যাঁ বলো কাউকে বলতে পারবে না কিন্তু না না না না না না আগে বেকটা তো বানাও আমারও বানাও আমারও বানাও চিয়ার্স চলো এবার বলা শুরু করো বলে নাকি পিচ ব্লসম স্প্রেড একটা খুবই সুন্দরী মেয়ে বলো পিচ ব্লসম স্প্রেড তখনই হয় যখন কোনো আত্মার কামনা অসম্পূর্ণ থেকে যায় ও একটা ডাইনি যে রসালো ফলের গাছে বাস করে এবং সেই গাছ থেকে ও শক্তি পায় ও নিজের সঙ্গীর অপেক্ষা করছে লোকে বলে ওর চোখ নাকি হিরণের মতো দুধের মতো ধবধবে ফর্সা বড় বড় চোখ লাল ঠোঁট আর সাদা দাঁত ওর সৌন্দর্যের কোনো তুলনা নেই ও তাই নাকি আরে আগে শুনবে তো ও নিজের সৌন্দর্য ধরে রাখতে রক্ত চষে অল্প বয়সী মেয়েদের রক্ত কথা তোমাদের জানা দরকার তাই আমরাই ওকে ধরতে যাব ঠিক আছে আরেকটা পেক বানাও মায়ের শিষ্যা শেরিকে ভালোবাসো না এটা মিথ্যে আমরা ওখানে ওর সাহায্য করতে গেছিলাম শ্যারি এই ছেলেটা কি সত্যি বলছে ঠিক আছে মাস্টার শাস্তি দেওয়া হবে তোমায় অঙ্গীকার করতে হবে যে আজ থেকে তুমি ব্রহ্মচরিত অনুসরণ করবে কাছে অঙ্গীকার করছি যে আমি আজীবন সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না এবং যদি আমি তা করি তবে সমস্ত শাস্তি মেনে নেবো স্যার আপনি জানেন জিংহং বলে আপনার কাছে আসা উচিত নয় কিন্তু আমি শুনি না আমি তো রোজ আসবই আসবো সাথে তুমি কি করেছিলে মনে আছে আমি তো মাস্টারের কবরের কাছে ছিলাম গ্র্যান্ড মাস্টারের লাশ নিখোঁজ হয়ে গেছে এটা কি করে হতে পারে এটা সম্ভব না তুমি অনুশাসনের পালন করো তাই মাস্টার তোমায় কবর রক্ষা করার দায়িত্ব দিয়েছিলেন কিন্তু তুমি তো আরো বড় বিপদ ডেকে আনলে আমি জানি না কেলভিনকে নজরবন্দি করা হোক ওর এটাই শাস্তি আমাদের মাস্টার এখানে কখন আসবেন আমি কিছু জানি না আমি আশা করি যে ভবিষ্যতে তুমি জিগহংকে সাহায্য করবে ঠিক তেমন ভাবেই আগে যেমন করতে আমি রচনা করেছিলাম আমি কালো জাদুর শক্তি দিয়ে তোমাদের মাস্টারকে পুনর্জীবিত করেছিলাম শুধুমাত্র এই ফ্যান্টিয়ান মিরারকে পাওয়ার জন্য আমি তোমাদের মাস্টারকে দিয়ে এসব করালাম ডিমন স্টোনে বন্দি অশুভ শক্তিকে ফ্যান্টিয়ান মিররের অলৌকিক শক্তিতে মিশিয়ে আমি কালো দুনিয়াতে চিরকালের জন্য রাজত্ব করব মাস্টার আপনি এটা করতে পারেন না আমি তোমাকে ছাড়বো না কেলভিন না শ্যারি পৃথিবী আর পাতালকে একত্র করার পর তুমি ইমাইয়ের মাস্টার হয়ে যাবে আর যদি তুমি এখানেই থেমে যাও তুমিও কুণ্ডলনের সঙ্গে শেষ হয়ে যাবে তোমার উন্নতি আর হবে না ভালো করে শোনা তোমার কিছু হবে না আমার কথা শোনো কুন্ডনকে এখন তোমায় সামলাতে হবে ক্যালভিন জিখং আমি সামলাতে পারবো না তোমাকে এটা করতেই হবে আর আর আমি চাই না যে মাস্টারের মতো আমারও ব্যবহার হোক কথা দাও কথা দাও হ্যাঁ, আমি কথা দিচ্ছি যেও না না মাস্টার জিংহং কেলভিন তোমায় এবার দায়িত্ব সামলাতে হবে মাস্টারকে শেষ করে দিল জিংহংও চলে গেল এবার আমি কি করব হাল ছেড়ো না তোমায় গুল্লুনকে বাঁচাতে হবে আর এটাও ভুলে যেও না যে ফ্যান্টেন মিরর পেতে হবে কিছুই করতে পারবে না তুমি এক নম্বরের কাপুরুষ কেলভিন আমি তোমার সম্বন্ধে ভুল ভেবেছিলাম তুমি নিজের মাস্টারকে কথা দিয়েছো যে তুমি যে কোনো মূল্যে মনুষ্যত্বের রক্ষা করবে তুমি কল্যাণের জন্য আত্মত্যাগ করবে এবার ফ্যান্টেন মিরর আমি ফিরিয়ে আনবো এই কাজটা করতে গিয়ে যদি আমার প্রাণ যায় তো যাক কিন্তু এই সিদ্ধান্তটা শুধু কুন্ডুলের মাস্টার নেবে আদেশ অনুসরণ করে শত্রুদের হারাতে সর্বদা আমার সঙ্গ দেবে তোমরা সকলেও তৈরি হয়ে যাও আমাদের শয়তানি শক্তিকে শেষ করে নিরীহদের বাঁচ কতদিন এইভাবে লুকিয়ে দেখা করব আমরা আগে তুমি কোন লোনের মাস্টার হয়ে যাও

পৃথিবী আর আকাশকে সাক্ষী রেখে কুনলুনের নতুন মাস্টার হলেন ক্যালভেন আজ থেকে এনাকে সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে এই জগৎকে সুরক্ষিত রাখতে হবে যাতে জগতে শান্তি বজায় থাকে